প্রচণ্ড ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন আর আপনি আজকে চলে যাচ্ছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার সেই হাঁটু ব্যথা কোমরের ব্যথা সারা শরীরের ব্যথাগুলোর অবস্থাটা কি অবস্থাটা অনেকটাই ভালো আমার সাথে আমার একজন বোনকে আজকে নিয়ে এসেছি আপনাদের সাথে যিনি এই সুস্থ হওয়ার কারখানায় এসে সম্পূর্ণ সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন আজকে দর্শক আমরা একটু ওনার সাথে একটু পরিচিত করে দিই এবং কি সমস্যা নিয়ে এসেছিলেন ওনার কাছ থেকে আমরা একটু জানবো হাসি বসে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বোন আপনার নামটা যদি একটু বলেন জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া বাসা কোথায় আপনার আমার বাসা সাভারে সাভারে কোথায় সাভার হচ্ছে সাভার মডেল থানার পাশে আচ্ছা ঠিক আছে খুব শ্যামলী থেকে আমাদের ডিস্টেন্স মোটামুটি আছে একটু দূরে আছে কয় সন্তান আপনার আচ্ছা, পাশাপাশি তো কোনো সার্ভিস কোনো কিছু না না না দেখাশোনা করেন আচ্ছা আমাদের এই ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন এসেছিলাম আমার কোমরে ব্যথা ছিল দুই পায়ের হাঁটুতে ছিল পায়ের গোড়ালিতে ছিল আর আচ্ছা। অসহ্য যন্ত্রণা করতো পুরো শরীরেই পুরো শরীরে অসহ্য যন্ত্রণা করতো আচ্ছা এই যে বললেন যে কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কতদিন আগে শুরু হয়েছিল এটা চার বছর আগে চার বছর চার বছর আগে এটা শুরু হয় কোনো অ্যাক্সিডেন্ট কোনো দুর্ঘটনা পড়ে যাওয়া বা এরকম কোনো কিছু থেকে কি এটা সূত্রপাত নাকি হঠাৎ করেই দেখছেন কোমরে ব্যথা না চার বছর আগে আমি অল্প একটু পানি ওয়াশরুমে ডেলে দিয়ে সোজাওয়ার সময় কোমরে কট্ট ধরে আওয়াজ হয়েছিল সেখান থেকে ব্যথা ব্যথা এই ব্যথা থেকে পোড়া শরীরে পুরো শরীরে ব্যথা শুরু পোড়া শরীরে ব্যথা শরীরে দুই পার গিরায় ব্যথা গিরাল গি পাতায় ব্যথা হুম হুম হুম আচ্ছা আস্তে আস্তে আমার মানে পুরা শরীরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছিল আচ্ছা আপনার সন্তানও তো আছে মানে মোটামুটি ছোট একজন আছেন ছোট একজন সন্তান আছেন তো সংসারের কাজও করতে হতো এই ব্যথা নিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন ধরেন হয়তো বসে কাজ করছেন অনেকে উঠতে পারছেন না হাঁটতে পারছেন না এক পাশ থেকে আরেক পাশে গিয়ে মানে যাওয়ার সময় কষ্ট হচ্ছে কি ধরনের সমস্যাগুলো হতো মানে একটু যদি খুলে বলতেন যে আমি এই কাজ করতাম কিন্তু আমি অনেকে আছেন স্কুল টিচার হয়তো শিক্ষকতা করার জন্য ওনাকে অনেকক্ষণ বসে থাকতে হয় বসা থেকে উনি আর উঠতে পারছেন না আপনি কি কি ধরনের সমস্যার সম্মুখীন আমার সমস্যা ছিল বসে থাকলে দীর্ঘক্ষণ বসে থাকলে ওঠার সময় মানে যে সম্পূর্ণ ব্যথা পায়ে যাইত আচ্ছা। আবার দাঁড়া থাকলেও বসতে গেলে দুই পায়ে ব্যথা লাগতো পায়ের ঘিরে আচ্ছা বাচ্চাকে স্কুলে আনা না করতে হতো তখন প্রচন্ড কষ্ট হতো অনেক কষ্ট হতো আমি এই কষ্ট নেই আমি সংসারও ঠিক রাখছি বাচ্চাদের ঠিক রাখছি সবকিছুই বাজার ঘাট সব করতে আমার হাজবেন্ড পুলিশ অফিসার ওনা তো থাকে না ওনা থাকে বগুড়াতে কাজের জন্য ওনাকে হ্যাঁ, বাইরে থাকে বাইরে থাকে সম্পূর্ণ আমার সংসার বাচ্চা থেকে বাজার থেকে পুরাই আমি সামলাইতাম এই ব্যথার নিয়ে আপনাকে সব কাজ করতে হয়েছে যে ব্যথা যন্ত্রণা নিয়ে সব কাজে কারণ এমন অনেক কাজ আছে যেটা আসলে বাসায় কাজের লোক রাখলে আসলে হয় না সেগুলো নিজেকেই আসলে করতে হয় এমন অনেক কাজ আছে অনেক সময় হয়তো শরীর দিচ্ছে না শরীর বলছে বিছানা থেকে উঠতে পারছে না তারপর আপনাকে কাজ করতে হবে যেতে হবে তারপর আপনি কাজ করেছেন জি তারপর আমি কাজ করছি গত এই 4 বছর থেকেই ব্যথা 4 বছর থেকে এই যন্ত্রণা যখন প্রথম ব্যথাটা শুরু হলো ডক্টরের কাছে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম কি বলেছিলেন ডক্টর মানে এক্সরে ছিল তে কিছু বোঝা যায় না পরে এমআরআই দিছিল আইডি করার পরে বলছে যে আপনার রগের উপর চাপ পড়ছে আচ্ছা। জেলটা বের হয়ে গেছে পরে দীর্ঘদিন আমি সিআরপিতে থেরাপি নিছি কোনো উপকার আসে নাই যেহেতু সাভার সিআরপি আপনাদের খুব কাছে আছে সেখানে ট্রিটমেন্ট নিয়েছিলেন কিন্তু তো কোনো উপকার না কোনো উপকার আসে নাই বরঞ্চ যত দিন যাচ্ছে দেখছেন আরো খারাপের দিকে যাচ্ছে জি তত আরো মানে খারাপের দিকে যাচ্ছে আচ্ছা সো হাঁটু ব্যথার জন্য তার মানে আপনি দীর্ঘ সময় যে একটু হাঁটাচলা করা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা সেটাও আপনি করতে পারতেন না হাঁটার সমস্যা হতো না কিন্তু দাঁড়া থাকতে পারতেন না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গেলে খুব কষ্ট হতো এমন হয়েছে যে রাতের বেলা ঘুমাতে গিয়েছেন কিন্তু ব্যথা যন্ত্রণায় ঘুমাতে পারছেন না ঘুম আসতেছে না এরকম হয়েছে এরকম হয়েছে অনেক দিন হয়েছে এরকম মাঝে মধ্যে বেশিরভাগ দিনই এরকম হয়েছে সারা দিন কাজ করেছেন সংসারের কাজ করেছেন রাতে একটু ঘুমাতে গিয়েছেন ওই ব্যথা যন্ত্রণে তখন ঘুমাতে পারছেন এই পাশ ওপাশ করতে গেলে প্রচন্ড ব্যথা করছে এরকমটা হয়েছে দিনের পর দিন দিনের পর এরকম হয়েছে ওই সময়টা কেমন লাগতো যখন দেখছেন ডক্টর দেখাচ্ছেন চিকিৎসা নিচ্ছেন কিন্তু ভালো আর হচ্ছেন না তখন কি মনে হতো যে আমি কি আর কখনো সুস্থ হব না আমি কি একটা সময় পঙ্গু হয়ে যাব আমার বাকিটা জীবন কি এমনই হয়ে যাবে এই এই চিন্তাগুলো কি মাথার ভিতর কাজ করতে সারাক্ষণ জি মাঝে মাঝে মনে হতো যে এত ডাক্তার দেখাচ্ছে কোনো ডাক্তার এবং কিছুই হয় না থেরাপিও নিচ্ছি কোনো উপকার হচ্ছে না যে আল্লাহ মনে হয় না আমি আর সুস্থ হব স্বাভাবিক জীবনে খুব ইচ্ছা থাকতো আল্লাহ আমি যেন আবার সাগের মতো স্বাভাবিক জীবনে ফিরে আসি আল্লাহ যে কোনো আমাকে একটা মানে সঠিক সন্ধান মিলে দেন এভাবে আপনারা খুঁজতে থাকলেন যে কোথায় সঠিক চিকিৎসা আছে কোথায় চিকিৎসা আছে এবং একটা সময় আপনারা এই ডিপিআরসি হসপিটালে সন্ধান পেলেন কিভাবে পেলেন আমি যে ইউটিউব দেখে সন্ধান পেয়েছিলাম আচ্ছা। ইউটিউব দেখে স্যারের ইয়া পাইছি পরে আমি আমার হাজব্যান্ডকে দেখাইছি তো ওনা বলছে ঠিক আছে ছুটি নিয়ে আসি আমি খোঁজ খবর নিয়ে তারপরে আচ্ছা। দেখাবো তো সে অনুযায়ী একদিন সরাসরি চলে আসলাম হ্যাঁ, সে ওনাদের একদিন চলে আসলাম ওনার কাছে আমার তো এমআরআই রিপোর্ট ছিল ওই রিপোর্টে দেখছে আর আমার অনেক এক্স রে ব্লাড টেস্ট অনেক কিছু করছে করার পরে আমার তো দুই হাঁটুর হাড় হয়ে গেছে পায়ের গিয়ে হাড় বাড়ছে কোমরের রগের উপর চাপ পড়ছে এবং তিনটে ডিস্ক বের গেছে আচ্ছা সাথে আর বাদ ছিল আপনার জি জি সবকিছু একসাথে মিলে যেটা আপনি যে বলে আগে বলেছেন যে পুরো আপনার ছড়িয়ে মূলত জন্য হতো লাইফ তো প্রায় একরকম হয়ে একটা মানুষের শরীরে যদি এত ধরনের ব্যথা থাকে তার জন্য চলাচল করাটাই তো আসলে কষ্টকর সেক্ষেত্রে সংসারের কাজ করাটা আরো ডিফিকাল্ট তো যখন স্যারের কাছে আসলেন স্যার কি বলেছিলেন অন্য অসুখ পরীক্ষা নিরীক্ষা বললে যে এই রোগ এই রোগ ধরা পড়ছে যে ওষুধ খান কিন্তু ভর্তি হইতে হবে পনেরো দিন ভর্তি থাকতে হবে তো ওষুধ নিয়ে চলে গেলাম এরকম চার মাস পরে যে এসে ভর্তি হইলাম আচ্ছা তো ভর্তি হওয়ার পরে আজকে কততম দিন আপনার আজকে বিশ দিন বিশতম দিন বিশতম দিন সেই প্রথম দিন ভর্তি হওয়া মানুষটা মানে প্রচন্ড ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন আর আপনি আজকে চলে যাচ্ছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার সেই হাঁটু ব্যথা কোমরের ব্যথা সারা শরীরের ব্যথাগুলোর অবস্থাটা কি অবস্থাটা অনেকটাই ভালো এখন মাঝে মাঝে হালকা একটু ইয়ে হয় কিন্তু ওভারঅল আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ সেই ব্যথার জন্য এখন কি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় রাতে কি একটু শান্তিতে ঘুমাতে পারেন জি শান্তিতে ঘুমাতে পারি একটু দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেছেন ব্যথা হ্যাঁ, আসতেছে কিনা হাঁটাচলা করে বা একটু বসে থেকে দেখেছেন যে সেই অসহ্যকর ব্যথাগুলো আসে কিনা না আসে না আলহামদুলিল্লাহ তার মানে আপনার সঠিক একটা চিকিৎসা পেয়েছেন বলে আপনি অতি দ্রুত সময়ের ভিতরে এই গত চার বছরের কষ্ট থেকে আপনি মুক্তি পেয়েছেন এখন কি একটু আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন যে না আমি এখন সুস্থ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এখন আমি আগের মতো সব কাজ করতে পারবো সেই কনফিডেন্স কি ফিরে পেয়েছেন আপনি জি এখন আমি অনেকটা ইম্প্রুভ পাইছি আমার আত্মবিশ্বাস আসছে ভিতরে আমি আগের মতো ফিরে আসবো যা হালকা পাতলা সমস্যা আছে আশা করি ইনশাল্লাহ স্যারের ট্রিটমেন্টের উপর ওষুধ খাইলে আমি আল্লাহর কাছে আশা করি যে পুরা সুস্থ হয়ে যাবো আলহামদুলিল্লাহ অসংখ্য দর্শক আছেন বোন যারা এই মুহূর্তে হয়তো আপনার দিকেই তাকিয়ে আছেন তাদের জন্য যদি আপনি এসআরের চিকিৎসা সম্পর্কে কিছু বলেন আমি সবাইকে বলবো যে এরকম রোগে ব্যথা যন্ত্রণায় ভুগছে কোথাও না যেয়ে স্যারের কাছে আসলে ইনশাআল্লাহ সুস্থ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুন বোন আপনি যাতে সারাটা যেরকম সুস্থ থাকেন সেই দোয়া করে দর্শক শুনলেন তো সারের জন্য আমার দোয়া রইল আল্লাহ যেন সারকে নেক হাত দিয়ে দীর্ঘ দীর্ঘদিন বাঁচিয়ে রাখে ওনার যেন আমার আমাদের মতো অনেক অসুস্থ বিষ ব্যথা রোগের সবার যেন সুস্থ করতে পারে আল্লাহ তাকে সে তো অভিজ্ঞান করুন অবশ্যই আমি দর্শক গত চার বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর অসংখ্য মানুষ আসছেন ব্যথা নিয়ে আসুক আসতে দেন সুস্থ হতে দেন আমাদের হাতটা বাড়ানো আছে সবসময় আপনাদের দিকে শুধু আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া এই একটা নাম্বারই হতে পারে জীবন বদলে দেওয়া নাম্বার দর্শক ব্যথার সাথে যুদ্ধ নয় ব্যথার সাথে একসাথে বসবাস নয় ব্যথাকে চিরতরে বিদায় করুন সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থতার পথে ফিরে আসুন আসসালামু আলাইকুম